জাকিয়া আমার বয়স বিয়াল্লিশ আমি একজন হাউসওয়াইফ আমি উত্তরায় থাকি আজকে আমার প্রথম দিন আমি ডিপিআরসিতে আজকে প্রথম এসেছি আমার সমস্যা হচ্ছে আমার কোমরের ব্যথা তারপর হচ্ছে কাঁধে ব্যথা এবং মানে এল ফোর এল ফাইভের যে মেরুদণ্ডের এই জায়গায় আমার ডিস্ক প্রবলেম আছে আমার রোগের নাম হচ্ছে সাইটিক্যাল নার্ভ প্রবলেম আসলে এই রোগটা তো আমার অনেক দিন আগে থেকে কিন্তু আমি বুঝতে পারি না আসলে হ্যাঁ এটা হচ্ছে আমার তো তিনটে সিজার বাচ্চা মানে প্রায় সময় আমার পা ব্যথা করতো আমি রাতের দিকে মানে পা ফেলতেই পারতাম না এরকম অনেক দিন আমি মানে ওষুধ খেয়ে খেয়ে মানে দিনগুলো অতিবাহিত করেছিলাম তারপর মাঝখানে ভালো হয়েছে আবার দেখা গিয়েছে যে আমার ব্যথা তো মাঝখানে অনেক দিন ভালো ছিলাম কিন্তু এই ছয় সাত আট মাসে আগের ঘটনা ওই যে পড়ে যাওয়ার পর তখনও তেমন একটা ইয়া ছিল না কিন্তু লাস্ট নভেম্বর মাসে আমার ব্যথাটা এত বেশি যে আমি দাঁড়াতে পারতাম না এবং হেঁটে যে কিছু দূর যাবো এটাও আমার খুব মানে কষ্ট হয়েছিল আমি ধরে ধরে যেতাম এবং কোন যখন রান্না করতাম আমি মানে কোনো কিছু যে সাপোর্ট নিয়ে তারপর রান্না করতাম আমি দাঁড়িয়ে মানে বেশিক্ষণ থাকতে পারতাম না কিন্তু আসলে আমি বুঝি না যে আমার এত বড় স্বপ্ন হয়েছে তারপরে যে ডিসেম্বরের ২৬ তারিখে মানে আমার এত ব্যথা যে আমি বিছানার এ পাশ থেকে ও পাশে আমি মানে ইয়ে করতে পারছিলাম না উঠতেও পারছিলাম না পরে তো ডাক্তার দেখিয়েছি ওইখানে এমআরআই করা হয়েছে তারপরে আর আরও এক মাস আমি ওইখানে মানে ওই ডাক্তারের পরামর্শে আমি ইয়াতে মানে ফিজিওথেরাপি দিয়েছি তারপরে আমি এই ডাক্তারের মানে নাম্বার পেয়েছিলাম তারপর উনিকে দেখালাম এবং উনি বললেন যে আমাকে যেন থেরাপি দেওয়া হয় এবং মানে পনেরো দিনের কথা বলেছেন যে কন্টিনিউ মানে তিন বেলা করে যেন আমি ভর্তি হই এখানে সেই সুবাদে আমি মানে আজকে ভর্তি হয়েছি সারাদিন ভালো আছে রাত্রেবেলা পা ব্যথা শুরু করে ঝিঝি করে সকালে পা ফেলতে পারতো না তো আমরা ভাবতাম যে ভিটামিন ডি সমস্যা ভিটামিন ডির অনেক মেডিসিন খাওয়াইছে শর্ট ছিল তো কিছু সাময়িক সমাধান হয় পরে আবার আবার পেনটা শুরু হয় তো লাস্ট আগস্টের দিকে আগস্টের দিকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ওই বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিলো পরে যাওয়ার পর সিভিয়ার পেন ক্রিয়েট হয় তো পেন কিলার খাওয়ার পরে পাঁচ সাত দিন পরে আবার আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় হ্যাঁ তো আমরা ধরছি যে এটা নর্মাল তো সে হয়ে গেছে নেক্সট লাস্ট আবার ডিসেম্বরে ডিসেম্বরে আমাদের ছাব্বিশ তারিখ বলছিল ছাব্বিশ তারিখ আসলে একটা দাঁতের আমরা মানে রুট রুট ক্যানেলে গেছিলো রুট ক্যানেল ওইখানে ওই ইনস্টিশিয়া দেওয়ার পরে যখন আমি এনেস্থিসিয়া যাওয়ার জন্য পেন ব্যাকটা করে মেনস্ট্রেশন না চলে যায় এই ফিমেল পরে এই তখন এই পেন থেকে দেখা যাচ্ছে যে ওই মানে আমাদের ব্যাকবোনে পেনটা সিভিয়ার হয়ে যায় এমন সিভিয়ার হয়ে যায় যে বিছানা নামতে পারতেছিল তবে আমরা আর্জেন্টলি ইয়াত করি ওই হসপিটালাইজ করি তো ওইখানে হসপিটালাইজ করার পরে সাময়িকভাবে পেট দেয় সঙ্গে এমআরআই করা হয় যখন এমআরআই করা হয় তখনই আমাদের ধরা পড়ে যে আসলে এই সমস্যাগুলো এর মাঝখানে একদিন পরে আবার কাঁধের ব্যথাটা শুরু হয় তো বলতে যেহেতু মানে নার্ভের সমস্যা প্লাস আমার ওয়াইফ হচ্ছে সাইকিস্টের পেশেন্ট সে ওই ইয়ক পেশেন্ট কোনো নার্ভাস সিস্টেমই উইক উইক থাকার কারণে যেসব জায়গায় প্রলাপস আছে সেসব জায়গায় সিভিয়ার পেন কিট করতেছে C four C three C four C ফাইভও এখানে আছে L four L five S one তিনটাতে আর স্কেটিও আছে পায়ে পেনটা মুভ করতেছে তো ওখানে আমরা থেরাপি তারপর কিছুটা ইম্প্রুভ হয়েছে কিন্তু ফুল কিউর হয়নি আমি দেশে বাড়ি ছিলাম আমি যেন আশা করি আমি তো ফার্স্ট অপরচুনিটি স্যার কাছে নিয়ে আসছি তো আমি আসলে স্যার বলছি ইনশাল্লাহ যদি আমরা পনেরো দিন থেরাপি দিই এবং যদি ইঞ্জেকশনে দিই তাহলে স্যার আশাবাদী যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিউর হয় কিউর হয়ে যাবে সেই হিসাবে আজকে প্রথম দিন আমরা নিয়ে আসছি এই আর কি আলহামদুলিল্লাহ তখন থেকে এই যে সতেরো দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছি তারপরেও আমি মানে আমার লাইফটা অনেক চেঞ্জ হয়েছে মানে, হাঁটতে গেলে আমার অনেক কষ্ট হতো তারপর হচ্ছে মানে ব্যথাগুলি অনেক বেশি তীব্র ছিল সেখান থেকে আমি অনেক রিলিফ পেয়েছি আগে একটু মানে হাঁটতে আমার মানে টান টান লাগতো আর বেশ মানে খুব কষ্ট হতো এখন আলহামদুলিল্লাহ একটু নর্মালি হাঁটতে পারি মনে শ্বাসটা আলহামদুলিল্লাহ বেড়েছে আগে আগে হাঁটতে পারতো না হাঁটতে হাঁটতে সমস্যা হতো এখন হাঁটা চলা আলহামদুলিল্লাহ অনেক নর্মাল হয়ে আসছে মানে আমার অ্যাডভাইস হচ্ছে যে যাদের এরকম পিএলইডির সমস্যা আছে কোমর ব্যথা আছে হ্যাঁ, তাদেরকে দুশ্চিন্তা না করে স্যার জরুরি যোগাযোগ করার জন্য যোগাযোগ করে থেরাপি নিয়ে যাওয়া এবং সবচেয়ে বড় হচ্ছে যে স্যার নিয়মকরণ মানতে হবে এবং স্যার যেটা বারবার বলতেছে আমাদের লাইফস্টাইলের সমস্যা আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করা হ্যাঁ লাইফস্টাইল পরিবর্তন করলে এবং স্যারের পরামর্শ চললে আশা করা যায় ইনশাল্লাহ অনেক ইম্প্রুভ হবে এবং কিউর হয়ে যাবে ইনশাল্লাহ যখন আমরা আমার ওয়াইফের ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমারও ছোটোখাটো সমস্যা ছিল মাঝে মাঝে বসে থাকলে আমার কোমর ব্যথা করতো তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে স্যারকে একটু দেখাই তো স্যার দেখা দেখার জন্য আমি স্যারের পরামর্শ জন্য এমআরআই করলাম তখন দেখলো যে আমারও এল ফোর এল ফাইভে কিছু সমস্যা আছে মেজর না কিন্তু সমস্যা আছে তো স্যারের পরামর্শ আমি প্রায় সাত দিন সাত দিন থেরাপি নিলাম তো আলহামদুলিল্লাহ থেরাপি নেওয়ার পর আমি অনেক ভালো ফিল করতেছি আগে আধা ঘন্টা বেশি বসলে পেন করতো এবং জার্নি করলেও সমস্যা হতো এখন আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলো নাই হ্যাঁ এবং স্যার নির্ধারণ স্যারদের স্যারদের পরামর্শ ক্রমে যে আমাদের ব্যায়ামগুলো আছে এক্সারসাইজ হ্যাঁ, আছে এবং যেই নির্দেশনা আছে ওগুলো ফলো করতেছি আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো ফিল করতেছি যারা স্পেশাল যারা অপারেশনের যারা মানে ভয় পায় এবং সবচেয়ে বড় জিনিস ছিল আমার ওই যে স্টোরি ইঞ্জেকশনের ইপিডোরাল ইঞ্জেকশনের একটা ভয় ছিল আমাদের হ্যাঁ, যে আমরা চাচ্ছিলাম না দিতে কিন্তু আসলে এটা দেওয়ার পর অনেক ইম্প্রুভ করছে এবং এটা খুব জটিল জিনিস না ইপিডোর ইঞ্জেকশনটা খুবই নর্মাল একটা ইঞ্জেকশন <clears throat> এবং এটা দেওয়ার পর অনেক ইম্প্রুভ করছে আলহামদুলিল্লাহ আমাদের যদি মানে এটা তো আসলে এরকম না যে কারো হতে পারে সেই জন্য আমি বলবো যে মানে রোগকে না পুষে রেখে সাথে সাথে মানে এই ডিপিআরসি সেন্টারে এসে সেই ব্যবস্থা নিলে ভালো হবে এখানে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় হচ্ছে নামাজের ব্যবস্থা আছে আজানের সহিত জামাত হচ্ছে এবং এখানে সুবিধা হচ্ছে যে ছেলে এবং মেয়েদের জন্য থেরাপিস্ট আলাদা আছে মেয়েদের জন্য মানে মহিলা থেরাপিস্ট এবং ছেলেদের জন্য ছেলেদের এবং এখানে ইকুইপমেন্ট মানে ইকুইপমেন্ট অনেক হাই কোয়ালিটি ইকুইপমেন্ট আছে এবং সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট আছে হ্যাঁ, আমরা অন্য কোনো থেরাপি দিছি সেই তুলনায় এখানে দেখলাম যেখানে এখানে ইকুইপমেন্ট অনেক ভালো এবং অনেক ইকুইপমেন্ট আছে এবং ভ্যারাইটিস থেরাপি সিস্টেম আছে পার্টিকুলার রোগের জন্য পার্টিকুলার থেরাপি আর কি এই সেদিক দিয়ে অনেক মানে, <clears throat> মানে অনেক ভালো আর কি এখানে এনভায়রনমেন্টাল কন্ডিশনও ভালো এখানে হাইজিনিক কন্ডিশনও ভালো সার্ভিস যে all staff very good cooperative nurse থেকে শুরু করে ক্লিনার এবং সবাই আলহামদুলিল্লাহ খুব কোঅপারেটিভ এবং হোমলি ইনভলভমেন্ট এখানে স্যারের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল দোয়া রইল স্যার যেন যেভাবে আমাদেরকে সবাইকে সার্ভিস দিচ্ছে মানুষের যেভাবে ট্রিটমেন্ট করতেছে স্যারকে আলো মানে মানুষের কোন সেবা দেওয়ার সুযোগ করে দেয় স্যারের দীর্ঘ হায়ার দান করুক হ্যাঁ আল্লাহ পাক যেন তাকে আরও দীর্ঘ হায়ার দান করুক মানুষের সব সেবা আরও যেন ভালো সার্ভিস দিতে পারে আরও মানুষের ইয়ে করতে পারে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে স্যার জন্য স্পেশাল থ্যাংকস এবং দোয়া রইল যাদের এই কোমর ব্যথা আছে আমরা নর্মালি যেটা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি আমরা কোমর ব্যথাটাকে খুব মাইনর হিসেবে নিয়েছিলাম যেটি হচ্ছে নর্মাল পেইন হচ্ছে পেন রাখা দিচ্ছি অথবা স্পট আমরা পেন জেলগুলো ইউজ করতেছি জেলগুলো এটা আমরা খুশে রাখতেছি হ্যাঁ সেটা যেমন দীর্ঘ দুই বছর দিয়ে সমস্যা ছিল কিন্তু ফার্স্ট যখন আমরা এমআরআই করলাম এমআরআই করতে গিয়ে তখন ধরা পড়লাম যে এই জিনিসটা আর তখন আমরা যখন আবার এটা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করলাম আসলে এই পিএলএ এটা এটা যে একটা সিরিয়াস মানে আমার পরবর্তীতে বড় রকমের যদি আমরা যদি রাইট টাইম ডিসিশন না নেই রাইট ট্রিটমেন্ট না নেই এটা পরবর্তীতে যে আমার বড় একটা ডিসেবিলিটিতে নিয়ে যেতে পারে এটা আমরা অনেকে চিন্তা করি না হ্যাঁ দেখা যাচ্ছে আমার নর্মাল ইয়াস বেল্টের সমস্যা আছে কিন্তু আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল কোনো একটা টান খেলো তখন দেখা যাবে যে আমার আমি নিচের সাইডে হয়তো পেপারেস্ট হয়ে যেতে পারি রাইট টাইমে ডিসিশনটা না নিলে ফার্স্ট ফার্স্টে তো একটা বড় রিস্ক আছে এই জন্য যাদের সমস্যা মাইনর হোক মেজর হোক দ্রুত যে কোনো থেরাপিস্টের মানে একজন যেটা বলতেছে অর্থোপেডিক্স ডাক্তার সঙ্গে কনসাল্ট করে চলে আসা অথবা এখন স্যার যে আছে স্যার সরাসরি ডিপিআরসিতে আসা স্যারের করে যদি চিকিৎসা নেওয়া যায় তা আশা করা যায় ইনশাল্লাহ অনেক কিউর হবে আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে ফুল ও সুস্থ হয়ে যেতে পারবে ইনশাল্লাহ আমি এখন যে রুগী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাকিয়া হুদা তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট আমি DPRC hospital and diagnostic lab limited শ্যামলিতে দীর্ঘদিন কর্মরত আমি দীর্ঘদিন চিকিৎসা পেশা সাথে জড়িত চিকিৎসা শিক্ষার সাথে জড়িত চিকিৎসা সেবার সাথে জড়িত তো আমাদের এই রুগী জাকিয়া উদা উনি মূলত ম্যান অফ দিনাজপুরের কিন্তু উনি থাকে ঢাকার উত্তরায় উনি দীর্ঘদিন হাই প্রেশার সমস্যায় উনি ভুগছেন এটা ওনার কোমরবিডিটিস কিন্তু আমাদের কাছে উনি আসছেন কোমর ব্যথা কোমর থেকে ব্যথা পায়ের দিকে যায় চাবানি কামরানি কোমরে খেয়ে যায় নিয়ে যায় চলাফেরা কষ্ট হয় ওনার ঘাড় ব্যথা ঘাট থেকে হাতে ব্যথা যায় হাত অবশ্যই আসে বোধহীন এই জাতীয় অনুভূতি নিয়ে আসছেন তো আলহামদুলিল্লাহ মহানরুবুল্লা আলমিন ওনাকে অনেক সুস্থতা দান করেছেন ওনার ওভার ওয়েট ওবিসিটিতে ভুগছেন সেটা চিকিৎসা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ উনি এটা কমে যাবে ইনশাল্লাহ কমছে তো ওনার আসলে আমরা যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করেছিলাম সেটা হচ্ছে ওনার কিছুটা হিমোগ্লোবিনের প্রবলেম ছিল এনিমিয়া প্রবলেম যেটা আমরা বলে থাকি PL ideal five S one এবং ওনার ডিস্কটা কিন্তু এক্সট্রুডেড হয়ে গিয়েছিল হোয়াট ইজ এক্সটিউশন এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি দেখবেন extrusion protrusion disc bulge sequestrum spinal canal stenosis এই যে মেডিকেল টার্ম এগুলো আমাদের জানতে হবে অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আমরা রিহা ফিজিও দিয়ে ভালো হয়ে যায় অনেক সময় এক্সারসাইজে ভালো হয়ে যায় অনেক সময় নিয়মকানুন শিখিয়ে দিলে ভালো হয়ে যায় কিন্তু মোস্ট অফ দ্য রুগীর হসপিটালে থেকে চিকিৎসাটা করলে এটা রিসার্চ বলে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট এবং এতেই ভালো চিকিৎসা হয় এবং ভালো থাকে এই ডিস্ক যদি অতিরিক্ত বের হয়ে যায় পুরাটা বের হয়ে আসে একার স্পাইনাল ক্যানেল এবং কর নার্ভ কম্প্রেসড হয়ে আসে দিস ইজ এক্সট্রুশন তো ওনার এক্সট্রুডেড ডিস্ক আপনারা দেখছেন উনি একটু একটু ওভারওয়েট তো আলহামদুলিল্লাহ আমাদের এই রুগী এখন জাকিয়া হুদা অনেক ভালো এবং উনি যত দিন যাবে ইনশাল্লাহ আরও ভালো হবেন কারণ ওনাকে আমরা আরও রাখতে চেয়েছিলাম কিন্তু ওনার পারিবারিক এবং রোজার ইস্যুর কারণে উনি চলে যাচ্ছেন সো উনি যখন বাড়িতে গিয়ে আরও এক্সারসাইজগুলো করবে আমাদের নিয়ম কারণ মেনে চলবে আমরা যে সাপ্লিমেন্টগুলো দিই নিউট্রিসিটিক্যাস যেগুলো কোনো সাইড ইফেক্ট নাই আমরা ওই খাবার ওই মেডিসিনগুলো উনি খাবে এক্সারসাইজগুলো করবে এবং উনি প্রতি পনেরো দিন পর পর ফলো আপ করবে ইনশাল্লাহ উনি আরও আরও ভালোর দিকে যাবে আসলে ওনার হাজব্যান্ডও আমার চিকিৎসা নিচ্ছেন একসাথে উনিও ভর্তি ছিলেন তো উনি আগে ইম্প্রুভ হয়ে গিয়েছেন ওনাকে আমরা আগে ছেড়ে দিয়েছি উনি কোমর ব্যথা ভুগতেছিলেন এবং আমরা যে ডায়াগনোসিসটা করেছিলাম সেটা হচ্ছে ওনার কোমরে পিএলআইডি বা ডিক্স প্রলাপস এবং স্পন্ডাইলোসিস বা হাড় ক্ষয় L